আমরা এখন দেখাবো মোটরসাইকেলের ইন্ডিকেটারের সাউন্ড আমরা দেখি একটা ইন্ডিকেটার সাউন্ডটা কী জিনিস আমি যদি ইন্ডিকেটার দিই এই যে সাউন্ড করে দেখে ইন্ডিকেটার জ্বলবে এবং সাউন্ড করবে আমি রাইট লেফট যাই দেয় না কেন একটা সাউন্ড আমি পাচ্ছি এটা হচ্ছে মনোযোগ রাখার জন্য যে আমার ইন্ডিকেটারটা যাতে আমি অফ করতে ভুলে না যাই এটাকে বন্ধ করা যায় আমি অন রাখি আমার ডান দিকেটা দিয়ে রাখলাম যদি অফ করতে চাই শব্দটা আমার পছন্দ না হয় সেক্ষেত্রে দেখেন আপনি রিমোটের পাওয়ার বটন চাপ দিয়ে আনলক বটনকে চাপ দিতে হবে চারবার চারবার চাপ দিলে ইন্ডিকেটার চারটা ফ্লাশ করবে ইন্ডিকেটারটা চারবার ফ্লাশ করবে তখন দেখেন না সাউন্ড হচ্ছে না খেয়াল করে আমি ইন্ডিকেটার দিচ্ছি ইন্ডিকেটার জ্বলতেছে কিন্তু কোনো শব্দ হচ্ছে না এটাকে বন্ধ করতে হলে মানে আমি যদি আবার আবার শব্দ চাই এখন শব্দ বন্ধ কমপ্লিটলি শব্দ বন্ধ আমি রাইট লেফট যাই দিই না কেন শব্দ কিন্তু বন্ধ হয়ে গেছে এখন যদি আমি আবার শব্দটা চাই ফেরত সেক্ষেত্রে আবার রিমোটের পাওয়ার বটন চাপ দিয়ে আনলক বটনকে তিনবার প্রেস করতে হবে এক দুই তিন এখন তিনবার কিন্তু ইন্ডিকেটার ফ্লাশ করবে থ্রি টাইমস খেয়াল করে দেখেন আমি কিছু করি নাই কিন্তু সাউন্ড আবার চলে আসছে আমি রাইট লেফট যেটাই দিই না কেন আমি আবার সাউন্ড পেয়ে যাচ্ছি